তুমি তো সুখে আছো বন্ধু সুখে আছো আমার সুখের দিন গুলি তুমি নিয়ে গেছো Vito. ধন্য জীবন दी था के नसीबे হ্যালো ও তুমি দিয়েছ এক কষ্টের নদী দিয়েছ এক কষ্টের নদী আমার বুকে ঢেলে নতুন মানুষ বে বন্ধু গেছো ভুলে হয় না এরকম নতুন কাউকে পাইলে পূরণ করে ভুলা যায় না তো কবি সেদিকে নতুন মানুষ

ভুলতে পারিনি আজব যে ছিল নয়নের মনি যে ছিল আমার নয়নের মনি যে ছিল নয়নের মনি ভুলতে পারিনি ভুলিনি পারি যে ছিল আমার নয়নের মনি যে ছিল আমার নয়নের মনি ভুলতে পারিনি আজ ভুলিনি তারে ভুলিনি ভুলতে পারিনি আজ ভুলিনি সর্বনাশা লোকে বলে সর্বনাশা লোকে বলে সর্বনাশা কেঁদে পোহাই ভুলতে পারি তবে ভুলিনি ভুলতে পারি para para ছিল ওরে বন্ধু আমার একটি কথা রাখো আর না হয় কোথায় আর যাওয়া ক্ষণিকেরই জন্যে হয়তো আছে সম আমার যে আর না না পাওয়ার বে দোনা নিয়ে যদি চলে